বাংলা ভাষায় মুক্ত সফটওয়্যারের প্রথম পর্বে স্বাগতম ধরিয়া রইতে পারেন বিশেষ অসুবিধা হেতু সাজ্জাদ কবির জয় ভিডিও উপস্থাপনে অপারগ আমি তাহার যমজ ভ্রাতা আজিকের ভিডিও উপস্থাপন করিব আমার সহিত আমার যমজ ভ্রাতার পার্থক্য কেবলমাত্র কেশের দৈর্ঘ্যে বিগত দিন ভূমিকায় মুক্ত সফটওয়্যারের ইতিহাস উপস্থাপন করিবার কথা বলা হইয়াছিল আজিকে উহার প্রথমাংশ পেশ করিতেছি সাজ্জাদ কবির জয়ানায় শুধুমাত্র চেহারা দেখাইবার প্রবৃত্তি আমার নাই কাজেই একখানি সচিত্র উপস্থাপনা দেখিতে আমন্ত্রণ জানাইতেছে সফটওয়্যার কত রকম হয় ইহার উত্তর নির্ভর করিবে আপনি কাহার নিকট প্রশ্নটি উত্থাপন করিতেছেন তাহার উপর তবে অত্রস্থলে একটিমাত্র যে প্রকারভেদ গুরুত্বপূর্ণ তাহা হইল সফটওয়্যার ব্যবহারের স্বাধীনতা আছে কি নাই ধরুন আপনি একটি নতুন প্রোগ্রাম ইনস্টল করিতে গেলেন তখন আপনার সম্মুখে কিছু শরতাবলী ভাসিয়া উঠিবে সেই শরতগুলি কীরূপ আপনি কি উক্ত প্রোগ্রামখানি অন্য কাহারও সহিত ভাগাভাগি করিতে পারিবেন আপনি কি প্রয়োজন মাফিক উক্ত প্রোগ্রামে পরিবর্তন সাধন করিতে পারিবেন আপনি কি সফটওয়্যার নির্মাণের নিউ নকশা সোর্স কোড দেখিতে পাইবেন যদি উক্ত সবগুলি বা যে কোনো একটি প্রশ্নের উত্তর না বোধক হইয়া থাকে তবে আপনি বুঝিতে পারিবেন ইহা এমন সফটওয়্যার যাহাকে ইংরাজিতে বলা হইয়া থাকে প্রোপ্রাইটারি মুক্ত বা ফ্রি সফটওয়্যার পরিমণ্ডলে ইহাকে অবরুদ্ধ বা নন ফ্রি সফটওয়্যারও বলা হইয়া থাকে আমরা এই ভিডিও সিরিজে ইহাকে অবরুদ্ধ সফটওয়্যার বলিব কেননা এইরূপ সফটওয়্যার ব্যবহারকারীর স্বাধীনতা রুদ্ধ করিয়া থাকে ইহা তো গেল একরকম সফটওয়্যার আরেক রকম সফটওয়্যার আছে যাহাকে বলা যায় মুক্ত সফটওয়্যার যাহা সফটওয়্যার প্রোগ্রামকে অন্য কাহারও সহিত ভাগাভাগি উহার পরিবর্তন সাধন এবং সোর্স কোড দেখিবার স্বাধীনতা প্রদান করে এই স্বাধীনতার হেতু ইহাকে বলা হয় মুক্ত আমার সফটওয়্যার বিষয়ক আলোচনা মুক্ত সফটওয়্যারকে কেন্দ্র করিয়াই এখন কথা হইল এই বিভাজন কোথা হইতে আসিল বাস্তবিক কম্পিউটার প্রোগ্রামের আদিকালে অবরুদ্ধ সফটওয়্যারের অস্তিত্ব ছিল না তৎকালীন কম্পিউটার দেখিতে এইরূপ ছিল এবং প্রোগ্রামের সোর্স কোড ব্যতীত কম্পিউটার চালনা ছিল মোটামুটি অসম্ভব কাজেই বুঝিতে পারিতেছেন ব্যবহারকারীদের ভিতর সোর্স কোড আদান প্রদানই ছিল স্বাভাবিক একজন ব্যবহারকারী কর্তৃক রচিত সফটওয়্যার হইয়া অন্য ব্যবহারকারী তাহার প্রয়োজন মাফিক উহাতে পরিবর্তন সাধন করিত এইভাবেই কম্পিউটার ব্যবহার সম্ভব হইত উনিশশো সাল আইবিএম হার্ডওয়্যার ও সফটওয়্যার আলাদা করিয়া বিক্রয়ের প্রথা চালু করিব উনিশশো সালে বিল গেটস এখানে উন্মুক্ত পত্রে মুক্তভাবে ঘুরিয়া বেড়ানো সোর্স কোড রীতির তীব্র সমালোচনা করেন সেই সময় হইতে অবস্থার পরিবর্তন হইতে শুরু করে এবং যে সকল সফটওয়্যার ব্যবহারকারীরা সোর্স কোড সমেত হাতে পাইত হঠাৎ তাহারা আবিষ্কার করিল যে অনুরূপ সুবিধার জন্য তাহাদের উচ্চ আর্থিক মূল্য দিতে হইতেছে এবং সফটওয়্যার অন্য কাহারও সহিত ভাগাভাগি না করিবার শরতে স্বাক্ষর করিতে হইতেছে ইহাতে অনেক কম্পিউটার ব্যবহারকারী খুশি হইতে পারেন নাই তাহাদের অসন্তোষ মুক্ত সফটওয়্যার আন্দোলন গড়িয়া তোলে মুক্ত সফটওয়্যারের কথা বলিতে গেলে একটি অপারেটিং সিস্টেমের কথা বলিতেই হয় কেননা উক্ত অপারেটিং সিস্টেম বরাবর সফটওয়্যার স্বাধীনতার ইতিহাসের প্রাণকেন্দ্রে রহিয়াছে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের এইটিএনটি বেল র্যাপসে উদ্ভাবিত উক্ত সিস্টেমখানি প্রোগ্রামারদের নিকট দ্রুত জনপ্রিয় হইয়া ওঠে বলা আবশ্যক উক্ত সময়ে কম্পিউটার ব্যবহারকারী বইতে সাধারণত প্রোগ্রামারই বুঝাইত অপারেটিং সিস্টেমখানির নাম ইউনিক্স বেল ল্যাবসের যে সকল গবেষক উহা গড়িয়া তুলিয়া ছিলেন তাহাদের মধ্যে Ken Thompson Dennis Ritchie Brian Kernighan রগবাস ম্যাক ইউরয় এবং জো ওসানা অন্যতম তাহাদের মধ্যে কেন থমসন ইহার মূল কারিগর অপারেটিং সিস্টেম খানি শুরুতে তৎকালীন বাকি সব অপারেটিং সিস্টেম সফটওয়্যারের ন্যায় অ্যাসেম্বলি ভাষায় রচিত হয় অ্যাসেম্বলি এমন এক ধরনের প্রোগ্রামিং ভাষা যাহা প্রত্যেক ধরনের সিপিইউ এর জন্য ভিন্ন উক্ত কারণে প্রত্যেক আলাদা কম্পিউটারের জন্য সেই সময় আলাদা আলাদা অপারেটিং সিস্টেম ব্যবহার করিবার চল ছিল কিন্তু ডেনিস উইচি সি ভাষা আবিষ্কারের পর উনিশশো সালে ইউনিক্স অপারেটিং সিস্টেমের সোর্স কোড সি ভাষায় নূতন করিয়া লেখা হয় সি যেহেতু সকল রকম কম্পিউটারে চলিতে পারে এমন ধরনের ভাষা উক্ত কারণে ইউনিক্স অপারেটিং সিস্টেমও একাধিক জাতের কম্পিউটারে পোর্ট করা সহজসাধ্য হইয়া গেল বেল ল্যাবস শীঘ্রই ইহার সার্বজনীন আবেদন উপলব্ধি করিব কিন্তু উনিশশো সালের একখানি আইনগত জটিলতার কারণে তাহারা ইউনিক্স সরাসরি বিক্রয় করিতে পারিতেছিল না বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বেল ল্যাবস স্বল্পমূল্যে ইউনিক্সের সোর্স কোড বিতরণ করিয়া আসিতেছিল কিন্তু উনিশশো সালে আইনগত বাধা দূরীভূত হয় এবং এইটিএনটি ইউনিক্স অপারেটিং সিস্টেম বিক্রয় করিতে বাণিজ্যের ময়দানে নামিয়া পড়ে ততদিনে যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ ও অস্ট্রেলিয়াতে ব্যবহারকারীদের নিকট ইউনিক্স জনপ্রিয় হইয়া উঠিয়াছে মনে রাখিতে হইবে ইহারা প্রায় সকলেই সোর্স কোড ভিত্তিক ব্যবহারকারী কাজেই ইউনিক্সের সামগ্রিক বাণিজ্যিকীকরণ অনেকেই মানিয়া রইতে পারেন নাই উনিশশো সালেই রিচার্ড স্টলম্যান একটি কর্মশালার ঘোষণা দেন প্রথমবার দেখিয়াই আদি এবং আসল হ্যাকার বলিয়া প্রতীয়মান হওয়া রিচার্ড স্টলম্যান যে মুক্ত সফটওয়্যারের সমগ্র চেতনার একক আবিষ্কারক তাহা বলা যায় না তবে তিনি নিঃসন্দেহে মুক্ত সফটওয়্যার লইয়া যে আন্দোলন গড়িয়া উঠিয়াছে তাহার পুরোধা এমআইটি হইতে আগত এই প্রতিভাবান হ্যাকার এমআইটির কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগারে অতীতে অবরুদ্ধ সফটওয়্যার লইয়া দুরাশার শিকার হইয়াছিলেন এর মধ্যে জনপ্রিয় ইউনিক্স অপারেটিং সিস্টেম অবরুদ্ধ করিয়া দেওয়ার ঘোষণায় তিনি অত্যন্ত উচ্চভিভাষী একখানি কর্মযজ্ঞে হাত দেন সম্ভাবনা প্রোগ্রামারদের সাথে মিলিয়া তিনি গ্নু নামক একখানি অপারেটিং সিস্টেম বানাইবেন বলিয়া ঘোষণা করেন গ্নু অপারেটিং সিস্টেম হইবে যাহাকে বলে ইউনিক্স ক্লোম অর্থাৎ ইউনিক্সের সোর্স কোড হইতে তৈয়ার না হওয়া সত্ত্বেও ইউনিক্স যে সকল কাজ করে উক্ত অপারেটিং সিস্টেম সেই সকল কাজ একইরূপে করিতে পারিবে উনিশশো সাল নাগাদ নৌ অপারেটিং সিস্টেমে ইউনিক্সের প্রায় সকল গুরুত্বপূর্ণ অংশবিশেষ প্রস্তুত হইয়া গিয়াছিল এবং তাহাদের অনেকগুলি অনেকে অবরুদ্ধ বাণিজ্যিক ইউনিক্সের সহিতও ব্যবহার করিতেন এছাড়াও রিচার্ড স্টলম্যান মুক্ত সফটওয়্যারের জন্য এখানে বিশেষ রকম আইনি লাইসেন্স প্রস্তুত করেন যাহাকে বলা হয় জিপিএল বা জেনারেল পাবলিক লাইসেন্স তবে ইউনিক্স সিস্টেমের প্রাণস্বরূপ কার্নেল তখনও প্রতিষ্ঠানটি প্রস্তুত করিয়া উঠিতে পারে নাই এই গল্পে আমরা যথাসময়ে ফিরিয়া আসিব আগেই বলিয়াছি এটিএনটি কর্তৃক বাণিজ্যিকীকরণের পূর্বে ইউনিক্স বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করিয়াছিল অনুরূপ একখানে বিশ্ববিদ্যালয় হইল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বারাকলি শাখা উক্ত স্থানে ইউনিক্সের সোর্স কোড রইয়া আশির দশক জুড়িয়া প্রচুর উন্নতি সাধিত হইতে থাকে বারাকলির গবেষকগণ ইহাকে বলিতে লাগিলেন বিএসডি যাহার পূর্ণাঙ্গরূপ বার্কলি সফটওয়্যার ডিস্ট্রিবিউশন বস্তুত যখন ইন্টারনেট নামক যোগাযোগ মাধ্যমে প্রযুক্তি বিকশিত হইতেছিল উহা সফটওয়্যার সংক্রান্ত কার্যকারিতা বিএসডি ইউনিক্সেই প্রয়োগ করা হইয়াছিল বিএসডিকে এখনও উক্ত কারণে ইন্টারনেটের অপারেটিং সিস্টেম বলা হইয়া থাকে অপারেটিং সিস্টেম জগতে গুরুত্ববাহী যান্ত্রিক অবদান রাখার পাশাপাশি বিএসডি এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হইল উক্ত অপারেটিং সিস্টেম প্রায় মুক্তভাবে বিলি করা হইত তবে অবমুক্ত এই টিএনটিএর সোর্স কোড মিশ্রিত থাকায় উহা ভাগাভাগি করা আইনগত দিক দিয়া ন্যায়সঙ্গত নহে ফলে বিএসডিএ ডেভেলপারগণ এইটিএনটি ইউনিক্সের সোর্স করে পরিবর্তন আনিতে থাকেন তাহাদের পরিবর্তিত সফটওয়্যার যে বিশেষ লাইসেন্সের আওতায় প্রকাশ করা হয় তাহাকে বলা হয় BSD license Richard Stallman GPL নামে এখানে মুক্ত সফটওয়্যার লাইসেন্স বানাইয়াছিলেন তাহা উল্লেখ করিয়াছি আবার বারেকুইতে অন্য আরেকটি মুক্ত সফটওয়্যার লাইসেন্স আমরা দেখিতে পাই দুইটিই মুক্ত সফটওয়্যার হইলেও ইহাদের মধ্যে বিশেষ একটি পার্থক্য বিদ্যমান বিএসডি লাইসেন্স অনুসারে সফটওয়্যার রচয়িতার উপযুক্ত কপিরাইট উল্লেখপূর্বক উক্ত সফটওয়্যার লইয়া যাহা ইচ্ছা তাহা করা যায় কিন্তু জিপিএল লাইসেন্স অনুসারে উক্ত লাইসেন্সের অধীন সফটওয়্যার লইয়া সমস্ত কর্মকাণ্ড অনুমোদিত হইলেও উহাকে অবরুদ্ধ করা যাইবে না অর্থাৎ ধরুন বিএসডি লাইসেন্সের অধীনে রহিয়াছে এইরূপ সফটওয়্যার কোনো প্রতিষ্ঠান লইয়া উহাতে পরিবর্তন সাধন করিব তবে তাহাদের সেই পরিবর্তন প্রকাশে বাধ্য বাধকতা থাকিবে না কিন্তু জিপিএল লাইসেন্সের অধীনস্থ সফটওয়্যার লইয়া নতুন পরিবর্তন আনিলে সেই পরিবর্তনও অবশ্যই জিপিএল লাইসেন্সের অধীনে সকলের জন্য মুক্তভাবে প্রকাশ করিতে হইবে আপাতত এই দুই রকম মুক্ত সফটওয়্যার লাইসেন্স এবং মোটামুটি উনিশশো আশি এর দশক অবধি জানিয়া আমরা একটা বিরতি হইতে পারি মুক্ত সফটওয়্যারের ইতিহাস দীর্ঘ এবং অনেক ক্ষেত্রে প্যাচ খাওয়া একটিমাত্র ভিডিওতে সংক্ষেপে সমগ্র গল্পের স্থান সংকলন করিতে গেলে ইতিহাস আমার দর্শককুল এবং আমার ভিডিও কোনোটির প্রতি সুবিচার হইবে না কাজেই আপাতত মুক্ত সফটওয়্যারের প্রথমাংশে যবনিকা টানিতেছি সামনের পর্বে উক্ত গল্পের বাকি অংশ উপস্থাপিত হইবে বলিয়া আশা রাখি ভিডিওখানি কিঞ্চিত ভালো লাগিলে লাইক প্রদান করিবেন এবং শেয়ার করিবেন বলিয়া আশা রাখি নিম্নে মন্তব্য বাক্সে আপনার সুচিন্তিত মতামত জানাইতেও ভুগিবেন না সকলে ভালো থাকিবেন